উপরে একটা দুটো গাছ রাখলে কিন্তু বাড়িতে ভালো লাগবে না এই এত বিভিন্ন আছে তাই জন্য ভালো লাগবে ইয়েস স্যার এই যে আপনি বুঝেছেন এর জন্য দশ টাকা দিচ্ছি এর জন্য আপনাকে অস্কার দেওয়া হবে চার বডি তার ক্যাকটাস ওইটা না ওই চল চল চল তাদের মানে স্টিল ছবি তুলে হ্যাঁ স্টিল ছবি তুলে